আসসালামু আলাইকুম প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ সময়ে দশ হাজার প্লাস প্রশ্ন নিয়ে চূড়ান্ত সাজেশন পর্বের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম প্রথম প্রশ্ন বাংলা ভাষার মধ্যযুগ কোনটি বাংলা ভাষার মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত বাংলা ভাষার প্রাচীন যুগ কোনটি বাংলা ভাষার প্রাচীন যুগ হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল বাংলা ভাষার আধুনিক যুগ কোনটি বাংলা ভাষার আধুনিক যুগ আঠারোশো সাল থেকে বর্তমান সাল পর্যন্ত একজন মানুষের দুইটা পোলা আছিল এ বাক্যটিতে কোন ভাষার উদাহরণ দেওয়া হয়েছে একজন মানুষের দুইটা পোলা আসিল এই বাক্যটি হচ্ছে একটি আঞ্চলিক বাক্য প্রাচীন বাংলা গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত প্রাচীন বাংলা গদ্য সাহিত্য এটি সাধু ভাষায় রচিত বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল বাংলা আদি অধিবাসীগণ অষ্টিক ভাষাভাষী ছিল বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দ্র ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে ইন্দ্র ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি ইন্দ্র ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা বাংলা ইন্দ্র ইউরোপীয় ভাষার কয়টা শাখা ইন্দ্র ইউরোপীয় ভাষার শাখা হচ্ছে দুটো পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত পৃথিবীতে বর্তমানে সাড়ে তিন হাজার ভাষা প্রচলিত আছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রকৃতি থেকে বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায় বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা যায় বাংলা ভাষার মূল উৎস কোনটি বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রকৃত ভাষা বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটি বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কি কি বাংলা ভাষার প্রধান দুইটি রূপ হচ্ছে মৌখিক ও লৈখিক ভাষার মৌলিক রীতি কোনটি ভাষার মৌলিক রীতি হচ্ছে লেখার রীতি সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদগুলোর পরিবর্তন ঘটে সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদগুলোর পরিবর্তন ঘটে সর্বনাম ক্রিয়া কোনটি সাধুরীতি শব্দ জ্যোৎস্না কোনটি চলিত রূপ চলিত রূপ হচ্ছে তুলো নিচের কোন ভাষাটি বাংলার সমগোত্রভুক্ত বাংলার সমগোত্রভুক্ত ভাষাটি হচ্ছে মঙ্খেময় ভাষাকে সঠিকভাবে রূপান্তর করতে কোনটির বা কোনগুলোর সাহায্য নিতে হয় ভাষাকে সঠিকভাবে রূপান্তর করতে সাহায্য নিতে হয় বাকযন্ত্রের বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি দশম থেকে চতুর্দশ শতাব্দী প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় ঋগেদের মন্ত্রগুলোতে বাংলা ভাষার উদ্ভব হয় বাংলা ভাষার উদ্ভব হয় সপ্তম খ্রিস্টাব্দে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার চিহ্ন করুন প্রাচীন ভারতীয় আর্য ভাষা হচ্ছে প্রাকৃত ভাষা বেদের ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে বেদের ভাষার উৎপত্তি হয়েছে বৈদিক ভাষাগোষ্ঠী থেকে বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতকে চর্যাপদের বয়স আনুমানিক কত বছর চর্যাপদের বয়স আনুমানিক এক হাজার বছর প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন প্রাপ্ত চর্যাপদের পদকর্তা হচ্ছেন তেইশ জন বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ বাংলা সাহিত্যের আদি কবিকে অথবা চর্যাপদের আদি কবিকে চর্যাপদের আদি কবি লুইপা হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মানেন হরপ্রসাদ শাস্ত্রী লুইপাকে চর্যার আদি কবি মানেন সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কানহোপা হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন উনিশশো সালে সবরপা কে ছিলেন সবরপা ছিলেন চর্যাকর বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা কয়টি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা পঞ্চাশটি চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় চর্যাপদের তেইশ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত আপনা মাংসে হরিণী বৈরী এটি চর্যাপদের অন্তর্ভুক্ত বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য কানহোপা রচিত পদের সংখ্যা কত কানহোপা রচিত পদের সংখ্যা তেরোটি হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত ও নেপালে কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসু কুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কদম মধু পিবিবি ধোকাইন ভমরা কোন ভাষার নিদর্শন এটি সন্ধ্যা ভাষার নিদর্শন নিচের কোনটি সহদর ভাষা গোষ্ঠী সহদর ভাষা গোষ্ঠী হচ্ছে বাংলা ও অসমিয়া চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মণি দত্ত বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এদের মধ্যে সবথেকে বেশি পুরাতন হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাস ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উদ্ধার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন টাকার নব আর হচ্ছে দোহা কোষ দুটাই অর্থাৎ খ ও গ উভয়ই সঠিক উত্তর চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায় চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায় কোল ভাষা চর্যাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায় চর্যাপদে ছয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় কোন ভাষারীতির কোনো ধরাবাধা নিয়ম নেই কোন ভাষারীতির কোনো ধরাবাধা নিয়ম নেই এটি হচ্ছে আঞ্চলিক ও উপভাষা কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয় চলিত ভাষার বৈশিষ্ট্য নয় হচ্ছে তৎসম শব্দের প্রয়োগ বেশি বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ গঠন পদ্ধতি মেনে চলা বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে নিচের কোনটি সাধুরীতির উদাহরণ মিনা তাহাকে দেখিয়েছে দেখিয়াছে মিনা তাহাকে দেখিয়েছে চর্যাপদের রচনার উদ্দেশ্য চর্যাপদের রচনার উদ্দেশ্য ধর্মচর্চা বাংলা ভাষায় সাধুরীতির আগমন যে ভাষা থেকে বাংলা ভাষায় সাধুরীতির আগমন সংস্কৃত ভাষা থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল চর্যাপদের রচনাকাল হচ্ছে ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে চর্যাপদের বেশিরভাগ পদ কত চরণে রচিত চর্যাপদের বেশিরভাগ পদ রচিত দশ চরণে নিচের কোনটি চলিত রীতির শব্দ চলিত রীতির শব্দ হচ্ছে শুকনো বৃক্ষমালা যে কারণে অশুদ্ধ বৃক্ষমালা অশুদ্ধ বচনজনিত কারণে বৌদ্ধদের কোনো কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন সহজ জানি কোন ভাষার সাহিত্যের গাম্ভীর্য ও অভিজাত্য প্রকাশ পায় এটি হচ্ছে সাধু ভাষায় আঞ্চলিক ভাষার অপর নাম কি আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা অত্র অফিসের সবাই আজ উপস্থিত বাক্যে অত্র শব্দটি যে কারণে অশুদ্ধ এটি অশুদ্ধ হচ্ছে শব্দ প্রয়োগজনিত কারণে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন শব্দে বেশি দেখা যায় সাধু চলিত ভাষার মূল পার্থক্য বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম শব্দে লেখ্য ভাষার রূপ দুইটির নাম কি লেখ্য ভাষার রূপ দুইটির নাম সাধু ও চলিত বাংলা ভাষায় কয়টি জ্যোতিচিহ্নের প্রচলন রয়েছে বাংলা ভাষায় বারোটি জ্যোতিচিহ্নের প্রচলন রয়েছে একদা মরণ সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোনো এক আরবীয় সাধক বলিয়াছিলেন এ বাক্য কোন রীতিতে রচিত এটি সাধু রীতিতে রচিত তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন শুধুমাত্র মনীষী বাক্যই তো জীবমিত যুব সমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা ষাটটি সর্বনাম ক্রিয়া ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ চর্যাপদ কোন ধর্মাবলম্বী অবলম্বীদের সাহিত্য চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্ম অবলম্বীদের সাহিত্য কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় চর্যাপদ চর্যাপদ আবিষ্কৃত হয় কোন দেশ থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ দরবার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় নেপাল থেকে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাগীতি আবিষ্কার করেন চর্যাগীতি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ প্রথম প্রকাশিত কোথায় থেকে চর্যাপদ প্রথম প্রকাশিত বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যা শব্দের অর্থ কি চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ পার হইয়া এই ক্রিয়াপদের সাধুর রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে পার হয়ে ভাষা প্রকাশের মাধ্যম কয়টি ভাষা প্রকাশের মাধ্যম হচ্ছে দুইটি উহা কোন রীতির শব্দ উহা হচ্ছে সাধু রীতির শব্দ যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না চলিত ভাষার এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি চারটি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ হচ্ছে চর্যাপদ চর্যাপদ হল মূলত গানের সংকলন বাংলা ভাষায় সবচেয়ে পুরনো যে পুঁথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি বাংলা ভাষায় সবচেয়ে পুরনো যে পুঁথির সন্ধান পাওয়া গেছে তার নাম হচ্ছে চর্যাপদ উপভাষা কোনটি উপভাষা হচ্ছে অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত ইন্দ্রো ইউরোপীয় আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে আর্য ভাষার প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত শব্দটির অর্থ হচ্ছে স্বাভাবিক প্রাকৃত শব্দটির অর্থ স্বাভাবিক ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয় সাধু রীতি সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান সাধু ও চলিত রূপ রীতি বাংলা ভাষায় লেখ্য রূপে বিদ্যমান সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় বাংলা গদ্যর প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল বাংলা গদ্যর প্রথম যুগে সাধুরীতির প্রচলন ছিল চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা হ্যাঁ।